سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر যে ব্যক্তি গোপনে পাপ করে গোপনে পর্নোগ্রাফি দেখে অশ্লীল ভিডিও দেখে গোপনে হারাম রিলেশন করে গোপনে গোপনে সবার থেকে আড়ালে সুদ খায় ঘুষ খায় তার লাইফে চারটা আজাব আসে নাম্বার ওয়ান তার চেহারার যে নূর আছে এই নূরটা দূর হয়ে যায় নাউজুবিল্লা পড়েন ফিরে ভাইরা চেহারা নূর হারায় যায় যে ব্যক্তি গোপনে গুণা করে তার চেহারা কোনো নূর থাকে না আপনি দেখবেন কিছু কিছু মানুষ দেখতে কালো কিন্তু চেহারা দেখলে মনে হয় নূরে নূরান্বিত উজ্জ্বল চেহারা স্মরণ পড়ে কারণ সে গুণাহ করে না তো চেহারা ধলা না হোক চেহারা একটা নূর উজ্জ্বলতা কিউটনেস বিউটিনেস আছে না নাই গুনাহ করে না গোপনে আর একজন লোক দেখতে অনেক ফর্সা অনেক সুন্দর চেহারা কিন্তু এত বেশি গুণা করে তার নূরটা দূর হয়ে যায় জায়েল হয়ে যায় এটা থাকে না এটা থাকে না কলিজার টুকরা ভাইয়েরা এই জন্য গোপনে যে গুণা করে তার চেহারা নূর আল্লাহ কেড়ে নেয় আল্লাহ তুমি আমাদের সবাইকে গোপন গুনার থেকে হেফাজত করো সকলে পড়ে না আমিন দুই নাম্বার যে আজাব তার লাইফে আসে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে গোপনে গুনাহ করে তার এবাদতে সে কোনো স্বাদ খুঁজে পায় না কোনো স্বাদ সে খুঁজে পায় না আপনি দেখবেন লট অফ ইয়াং পিপল তাদের একটা কমপ্লেন যে হুজুর নামাজে আমি দাঁড়াই but I don't have any kind of concentration কোনো মনোযোগ নাই আরে যুবক কেন নাই আস্ট ইউর সেলফ কেন নাই কারণ তুমি গোপনে এমন গুনাহ করো বাজে ভিডিও দেখো পর্নোগ্রাফি দেখো তোমার মনে তো স্বাদ থাকবেই না মন তো মরে যাবে ভাই মনটা মরে যাবে মনে রাখবেন ইদা কুমতাফি নিয়ামাতিন হাদিস শোনেন রসুলে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি কোনো নিয়ামতের ভেতরে আছো নিয়ামতের মূল্যায়ন করো যদি তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিবে তো এবারের সাথ থাকা এটা বড় একটা নিয়ামত তো আপনি যদি গোপনে গুনাহ করতেই থাকেন সুদ খেতেই থাকেন জেনা করতেই থাকেন পর্নোগ্রাফি দেখতেই থাকেন কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন আপনি সব জায়গায় স্বাদ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কোনো স্বাদ পাবেন না মনটা মরে যাবে মনটা মরে যাবে আপনার আল্লাহ তালা গোপন গুণার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সকলে না আমের দুই নাম্বার তিন নাম্বার যে আজাবটা আসে আমাদের লাইফ সেটা হচ্ছেই মেন্টাল যে পিস মানসিক যে শান্তি এটা আমরা হারাই ফেলি অস্থির অস্থির অস্থির অলওয়েজ অস্থির কিরে ভাই এত অস্থির কেন ভাই ওই যে গুনাহ করছেন গুনাহের কারণে মনের ভিতরে শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে সব শান্তি কেড়ে নিয়েছে কাফেররা যতই টাকার মালিক হোক না কেন যত পয়সার মালিক হোক না কেন কোরআনে আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ তালা বলছেন কাফেররা শারীরিকভাবে তারা জীবিত থাকতে পারে মানসিকভাবে আত্মিকভাবে they are like a dead body they are like a dead body man তারা জীবিত শারীরিকভাবে কিন্তু মনটা মরা হৃদয়টা মরা কারণ হচ্ছে তারা এত বেশি পাপ করে এত বেশি কাজ খারাপ করে যে তাদের মনে কোনো শান্তি থাকতে পারে গোপনে গুনাহ করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ সর্বশেষ যে আজাবটি আসে সেটি হচ্ছে এই গোপনে গুনাহ করলে রিজিকে বরকত থাকবে না রিজিকে বরকত থাকবে না আপনি বলুন যে হুজুর আই এম গভর্নমেন্ট এমপ্লয়ার আমার বেতন কমপক্ষে আশি হাজার টাকা আমি তো গোপনে গুণা করি হুজুর আমার বেতন ষাট হাজার টাকা আশি হাজার টাকা ভাই মাথায় রাখবেন রিজিকের বরকত মানে আশি হাজার টাকা বেতন মানে যে আপনার বরকত আছে তা না মাঝে মাঝে অনেক লোক দেখবেন লাখ লাখ টাকা বেতন পায় কিন্তু মাসের দশ দিন যাইতে না যাইতে হাত ফাঁকা আছে না নাই হাত ফাঁকা হুম ল্যাকিং অফ বারাকা অনেক বেতন আছে বরকত নাই এটা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা শোনেন বড়লোক ঘরের ছেলে বড়লোক ঘরের মানুষ ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোক বিশাল বড় প্রাসাদ বাসা চোখের সামনে গরুর গোস্ত মুরগির গোস্ত ছাগলের গোস্ত খাসির গোস্ত দুম্বার গোস্ত কবুতরের গোস্ত ডাক্তার বলছে যদি বাঁচতে চাস শুধু পান্তাবাদ খাবি শুধু যাও খাবি আর কিচ্ছু খাবি না খাইলে কিন্তু কালকে মরবি রিজিকে বারাকা নাই আছে সব খাইতে পারে না টাকা আছে বহু খাইতে পারতেছে না হ্যাঁ ল্যাকিং অফ বারাকা গোপনে গুণা করবা বরকত থাকবে না রিজিকের কোনো বরকত থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে গোপনে যে পাপ আমরা করি আল্লাহ আমাদের সবাইকে গোপন পাপ থেকে হেফাজত করুক সকলে পড়না আমের আমি যে কথাগুলো বললাম আপনারা কি মনে করতেছেন এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা কথার সঙ্গে বাস্তবতার মিল আছে না নাই তাহলে ফ্রি হলে গোপন গুনাহ করবেন না প্রকাশ্যে গুনাহ করবেন না just try to worship your lord রবের এবাদত করবেন রাজি আছেন ইনশাআল্লাহ ভেরি গুড سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر